বানাও কুইক কুইক উড়ে গেল নাকি কি জি কপি বানাইছো কটার সময় নয়টা হ্যাঁ। নয়টার সময় কি হবে কপি আচ্ছা ঠিক আছে আমার জন্য তোমার এক কাপ বানাও ঠিক আছে কিরকম করছি আমি তো কালকে গুছিয়ে রাখছিলাম এটা করছে কে দেখো না মাম্মা সকালে দেখেন আসে না ও ছবি এটা আমি করছি কোনটা মাম্মা আমি ও আচ্ছা হ্যাঁ তাই হয়ে গেছে আরে তুই মাথায় কি করছিস আজকে তাই ছোট প্লেটে দাও হুম পানি দাও না গরম পানি না নর্মাল পানি দাও হ্যাঁ একটু জোরে ঘোরা হয়ে যাবে লাগবে না পানি এমনি দাও তাহলে পানি লাগবে না এমনি দাও

না এই খাবো কেউ আচ্ছা। না আজব তো প্লেট আর চামচ রেখে করে না দিলে খাবো কেউ হ্যাঁ বল দিছিলি হ্যাঁ। দিস নেই তো এখন দিচ্ছিস দুষ্টু কোথাকার দুষ্টু কোথাকার ময়লা খেতে যাচ্ছ না না এখানে শোনো এগুলো নিয়ে যাও খাওয়া শেষ ভালো হচ্ছে পেটটা ভরে গেল থ্যাংক ইউ না প্লেট গ্লাস নিয়ে যাও আমার আমার এখান থেকে ফেলবা আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ